হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে গল্পটি হচ্ছে একটা শিক্ষণীয় গল্প যেটা আমার বড় আপুদের কাছ থেকে শিখবো তো যারা আমার এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা আপু অনেক তো গল্প শুনেছি আজকে একটি শিক্ষণীয় গল্প বলতে পারবা কেন নয় আজকে তো শিক্ষণীয় গল্প বলবো আমিও ভাবছিলাম তা শোনো তাহলে আজকের শিক্ষণীয় গল্পটি তবে আজকে শিক্ষণের বিষয় কয়টি আছে সেটা তোমাকে গল্পটি শোনার পরে বলতে হবে ঠিক আছে ঠিক আছে বলবো আপনি আমাকে একটা গল্প শোনান প্লিজ তাহলে শোনো দুই বন্ধু মরুভূমির মধ্য দিয়ে হাগে যাচ্ছিল কিছুক্ষণ যাত্রার পর তাদের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুকে থাপ্পড় মেরে বসে সে থাপ্পর খেয়েছিল সে মনে করে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলেনি মন খারাপ করে শুধু বালিতে লিখে রাখলো আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমাকে চর মারলো যাই হোক এরপর তারা হাঁটতে থাকলো কিছুক্ষণ পর একটি মরুদ্যান দেখতে পেল তারা ঠিক করলো সেখানে তারা বিশ্রাম নেবে এবং গোসল করবে কিন্তু গোসল করতে গিয়ে যে বন্ধুটি চর খেয়েছিল সে চোরাবালিতে আটকে পড়ে গেল তখন তার সেই বন্ধুটি তাকে বাঁচায় উদ্ধার পাওয়ার পর সে পাথরে লিখে রাখলো আল্লাহর মেহরবানিতে আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি যখন চর খেয়েছ তখন তুমি তা বালির উপরে লিখে রাখলে আর এখন পাথরে লিখলি কেন বন্ধু উত্তরে সে বলল যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালির উপর এমন কিছুর উপর লিখে রাখা উচিত যেন ক্ষমতা যেন ক্ষমার বাতাস তা সহজেই উড়িয়ে নিয়ে যায় বা মুছে দিতে পারে আর যখন কেউ আমাদের কোনো উপকার করে তখন তা পাথরে খোদাই করে রাখা উচিত যেন তা বাতাসে তা কখনো উড়িয়ে নিয়ে যেতে না পারে বা মুছে দিতে না পারে তো এটাই হলো গল্প তো এই গল্প থেকে তুমি কি শিখতে পেরেছো তা এখন তোমাকেই বলতে হবে এই গল্প থেকে আমরা তিনটি জিনিস খুব সহজেই বুঝতে পারলাম একটা হলো এক নম্বর ঝগড়া বিবাদ না করা আর ঝগড়া লেগে গেলে ও একজন থেকে অপরজনের থেকে দূরে চলে যাওয়া ঠিক আছে ঝগড়া আর লেগে গেলেও ঝগড়া লেগে গেলেও একজন থেকে অপরজন দূরে চলে যাওয়া মাথা ঠান্ডা হলে পরে আসা যেমনটি রাহুল সাল্লাম করতেন আলী রহমান আলাইও করতেন দুই ক্ষমার দেওয়ার প্রশস্ত করা অপরের দোষ ত্রুটি ক্ষমা করা তিন উপকারী উপকার কখনো না ভোলা আর অপরের উপকার করা এটাই আমরা শিখলাম তো প্রিয় দর্শক যারা এই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে বলতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিও একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে